মাইয়া আমায় দেখে আরে আরে তারে দেখার পরে বুকায় আনসান আনসান করে মন্ডল বাড়ির মাইয়া আমায় দেখে আরে আরে তারে দেখার পরে বুকায় আনসান আনসান করে থাকিস যদি রাজি রে তুই বাঁচবো দুজন ঘর আরে দোহাই লাগে মাইয়া রে তুই করিস না রে পর আরে দোহাই লাগে মাইয়া রে তুই করিস না রে পর রে মনের ভেতর লাগছে প্রেমের সোয়া থাকিস যদি আমার কাছে আর কিছু নেই চাওয়া তোর রূপের মাঝে মনের ভেতর লাগছে প্রেমের সোয়া থাকিস যদি আমার কাছে আর কিছু নেই চাওয়া থাকলে রাজি ডাকবো কাজী বাঁধবো দুজন ঘর আরে দোহাই লাগে মাইয়ারে তুই করিস না রে পর আরে দোহাই লাগে মাইয়ারে তুই করিস না রে পর আমায় দেখে আরে আরে তারে দেখার পরে বুকায় আনসান আনসান করে মঙ্গলবাড়ির মাইয়ায় আমায় দেখে আরে আরে তারে দেখার পরে বুকায় আনসান আনসান করে থাকিস যদি রাজি রে তুই বাঁচবো দুজন ঘর আরে দোহাই লাগে মাইয়া রে তুই করিস না রে পর আরে দোহাই লাগে মাইয়া রে তুই করিস না রে পর মনের ভিতর রাখবো তোরে দিব শাড়ি চুড়ি বইরা জামু মাইয়ারে তুই করি যদি আরি মনের ভিতর রাখবো তোরে দিব শাড়ি চুড়ি ময়রা জামু মাইয়ারে তুই করি যদি আরি ভালোবাসায় রাখবো তোরে দোহাই লাগে মাইয়ারে তুই একটা কিছু কর আরে দোহাই লাগে মাইয়ারে তুই একটা কিছু কর মন্ডল বাড়ির মাইয়া আমায় দেখে আরে আরে তারে দেখার পরে বুকায় আনসান আনসান করে মন্ডল বাড়ির মাইয়া আমায় দেখে আরে আরে তারে দেখার পরে বুকায় আনসান আনসান করে থাকিস যদি রাজি রে তুই বাদ দুজন আরে দোহাই লাগে মাইয়ারে তুই করিস না রে পর আরে দোহাই লাগে মাইয়ারে তুই করিস না রে পর